আলী ইসলামের হাতে দাজ্জাল যেন মারা যায় এই জন্য আল্লাহ পাঠাবেন এই মিশনটার জন্য আপনারা শুনতেছেন আবু তানহা মোহাম্মদ আদনানের ওয়াজ দরজালের আগমন নিয়ে ওয়াজ করতেছেন আবু তানহা মোহাম্মদ আদনান তো ওর হাতে আল্লাপাক কিছু ক্ষমতা দিবেন ঈসা আলী ইসলামকে আল্লাপাক কেন পাঠাবেন যাতে ওর জুলুম তার অবসান ঘটে ওর হাতে ঈসা আলী ইসলামের হাতে দাজ্জাল যেন মারা যায় এই জন্য আল্লাহাক পাঠাবেন এই মিশনটার জন্য নবীজি বলেছে সাল্লাহ আলী হাসাল্লাম ঈসা আলী ইসাল্লাম চল্লিশ বছর এরপরে পুরো বিশ্বটাকে শাসন করবেন কত বছর চল্লিশ বছর তার এই চল্লিশ বছরের শাসন না আসা পর্যন্ত আল্লাপাক কেয়ামত দিবেন না তার চল্লিশ বছরের শাসন না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না ইনশাআল্লাহ তিনি দাজ্জালকে হত্যা করবেন তারপর